আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আজকের টপিক দুর্বাঘাসের উপকারিতা দুর্বাঘাসের যে সমস্ত রাসায়নিক উৎপাদন আছে টার্পিনোয়েড যোগ্য যেমন অরুণ ডেইন রুপিনন ইত্যাদি বিদ্যমান এছাড়া দুর্বাঘাসে প্রোটিন কার্বোহাইড্রেট ও বেশ কিছু অর্গানিক অ্যাসিড পাওয়া যায় দুর্বাঘাস সাধারণত রক্তক্ষরণ কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তপাত অতিরিক্ত ঋতুস্রাব বমন চুল পড়া চর্মরোগ দন্তরোগ ও আমাশয় কার্যকারী রোগে অনুযায়ী এর ব্যবহার পদ্ধতি কেটে যাওয়া ব্যবহার পদ্ধতি কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তক্ষরণে দুর্বাঘাস সামান্য পানি মিশিয়ে পিষে কাটা স্থানে বেঁধে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায় কাটা স্থান দ্রুত জোড়া লাগে এবং শুকিয়ে যায় তবে এক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় চুল পরা যাদের চুল পড়ে দ্রুত তারা দুর্বাঘাস এক লিট এক লিটার নারিকেল তেল মৃদু তাপে মানে হালকা জালের ফেনা দূর করে নিতে হবে তারপর দুর্বার ঘাসের টাটকা রস দুইশো মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে পুনরায় জাল দিয়ে চুলা হাতে নামিয়ে ছেঁকেটা সংরক্ষণ করতে হবে প্রতিদিন গোসলের এক ঘন্টা আগে ওই তেল চুলে মাখতে হবে নিয়মিত দুই তিন মাস প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি চুল পড়া বন্ধ হবে বমি ভাব বন্ধের জন্য দুর্বা ঘাসের রস যাদের বমি হওয়ার সম্ভাবনা থাকে তারা দুই তিন চামচ এক চাম চা চামচ চিনি সহকারে এক ঘন্টা পর পর খেতে হবে বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে অধিক ঋতুস্রাব রোগের জন্য দুর্বাঘাসের রস দুই তিন চামচ প্রতিদিন মধুসহ তিন চারবার খেতে হবে এভাবে খেলে দশ পনেরো দিন খেলে উপকার পাওয়া যাবে আমাশয় আমসই রোগের জন্য দুর্বাঘাসের রস দুই তিন চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস চার পাঁচ চামচ মিশিয়ে প্রতিদিন তিন চারবার খেতে হবে এভাবে দশ পনেরো দিন খেলে আমসয় ভালো হবে তো বন্ধুরা দেখলেন তো আমাদের আনাচে কানাচে জন্ম নেওয়া দুর্বাঘাসের কত ওষুধি গুণাবলী প্রয়োজনে এর ব্যবহার করতে পারেন এবং ঘরে বসেই রোগের চিকিৎসা করতে পারেন আজ এই পর্যন্ত আগামী কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব হোমিও ট্রিটমেন্ট থেকে